গত কিছু মাস তলে সঙ্গে তার উন্নতিকরণ এবং আলোকীকরণ আলোকীকরণরে তিরিশ চাল্লিশ লক্ষ টাকা খরচা হল খাত যোগা হল কেবল খাত যোগা বাবদকে তিরিশ লক্ষ খরচা হল তাকে পুরী সৌন্দর্যকরণ নারে তিন মাস নাই পূর্বার তালে পুরা পার্কটাকে মাচিস লগে দিয়া হয়েছে পেট্রোল ঢালি করে জ্বালি দিয়া হয়েছে কারণ সে উন্নতিকরণ আমি জানি নাই পারলো এই অক্টোবর নভেম্বর মাসে যে মাসে সবচেয়ে আমরা সবুজ বিশ্বার কথা পার্ক আপনি যাউন দেখবে কেন প্রকার তাকে উন্নতিকরণ সেটা কেন বৈজ্ঞানিক আমি নাই জানি জানিপারি যদি তার উপরে এতে কোটি টাকা খরচা হয়েছে তদন্ত হোক দোষীকে উচিত দণ্ড মিলু এটাই আমার ডিমান্ড সেটার লাগি যেন যেহেতু পার্ককে জালি করে ধ্বংস করে দেলে তার শবকে নিয়ে গিয়ে আজ আমরা শহর পরিক্রমা করিকি তাকে পুরো খবর করি ଯେଉଁ ସମୟରେ ସ୍ୱଚ୍ଛ ଶାମଳା ଗୁଣାତ୍ମକ ଥାଏ ସେହି ସମୟରେ ହସ୍ତକୁ ପଡ଼ିଦେବା ସେଟାକୁ ଦୁଃଖିତ ଏବଂ ଅପରପକ୍ଷରେ ଯେତେବେଳେ ଆମେ ପଚାରିଲୁ ସେମାନେ କହିଲେ যে ଯେଉଁ ଅର୍ଥ ବ୍ୟୟ କରାଯାଇଛି ଯିଏ କଣ୍ଟ୍ରାକ୍ଟ ନେଇଛି ସେ ପୁଣି ତାକୁ ମାନେ ଆଉ ଥରେ ବାସ ଲଗାଇବ ଯେହେତୁ ସେ ଠିକ୍ ରହିପାରିଲା କହିଛନ୍ତି ଏହା ଉପରେ ଆପଣ କ'ଣ କହିବେ ଆମେ ସେଇଟା ତ ଚାହୁଁଛୁ ଯେ ଯଦି ଥରେ କୋଟି କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେଲା ଆଉ ଯଦି ଠିକାଦାର ନିଜେ ଯେନ୍ ଏଜେନ୍ସି କାମ କଲା ଏବଂ ଭୁଲ ପ୍ରୋସିଜରରେ କଲା ଏବେ କେନ୍ ବୈଜ୍ଞାନିକରଣ ଦ୍ୱାରା ତାକେ ଉନ୍ନତ କରାଯିବା ଯାହାଦ୍ୱାରା କି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଇଏରେ ଜାଣି ଦିଆଗଲା ଆପଣ ଯାଇକିରି ଦେଖିବେ ବହୁତ ମୂଲ୍ୟବାନ ଗଛ ଭଲ୍ ସେ ହେଇଛେ ଜଳି ଯାଇଛେ ଆପଣଙ୍କର ଆଖିରୁ ପାଣି ବାହାରି ପଡ଼ବା ଯେନ୍ ପ୍ରକାର ସବୁଜ ଦିଶୁଥିବ ଇନ ହଜାର ହଜାର ଶିଶୁ ମହିଳା ଯାଇକିରି ସେନେ ଉପଭୋଗ କରୁଥିଲେ ଗୋଟେ ମାତ୍ର ସଂଖ୍ୟା ଥିଲା ଦରବାରେ ସେଟାକେ ଜାଳି ଦେବାର ଦ୍ୱାରା କେନ୍ ପ୍ରକାର ହେବା ଆମେ ନାଇଁ ଜାଣିପାରୁଛୁ